এই স্বাধীনতার আরবি শব্দ হচ্ছে আল হরিয়া আর তার বিপরীত শব্দ হচ্ছে দাসত্ব তার দাসত্বের আরবি হল আল অবরিয়া আমরা বিশ্বের প্রতিটি মুসলমান স্বাধীনতার যে মূল মন্ত্র স্বাধীনতার যে জাগরণ সেটা আমরা বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআন থেকে পেয়েছি আওয়াজ দিয়ে বলুন সোহার আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন সুরে বাকারার একশত আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ এরশাদ করছেন يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر আল্লাহ রাবুল আলমী এসব করছেন হে ইমানদারগণ আমি তোমাদের উপর কিসাসকে আমি ফরস করে দিয়েছি কিসাস হচ্ছে মৃত্যুর বদলা খুনের বদলা খুনের বদলা আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি আল বিল হর্রি এ আয়াত নাজিল হয়েছিল ইসলামী স্টেট প্রতিষ্ঠা লাভ করার পূর্বে যখন মানুষ সংঘবদ্ধ লড়াই হতো তখন বলা হচ্ছে যদি এক পক্ষ আরেক পক্ষের কোন স্বাধীন ব্যক্তিকে যদি হত্যা করে আল্লাহ বলছে তোমরা একজন স্বাধীন ব্যক্তির পরিবর্তে তোমরা মাত্র একজন স্বাধীন ব্যক্তিকে হত্যা করে তোমরা বিচার করতে পারবে আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমী নির্ধারণ করে দিয়েছেন একজন স্বাধীন ব্যক্তি যদি নিহত হয় তার পরিবর্তে একজন স্বাধীন মানুষকে তার শাস্তি স্বরূপ তাকে হত্যা করা যাবে এর বেশি করা যাবে না এই কোরআনের আয়াম থেকে আমরা স্বাধীন শব্দ আমরা পেয়েছি এবং স্বাধীন মানুষের আল্লাহ রব্বুল আলমিন সম্মান দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ রাবুল আলমিন সুরাই নিসার বিরানব্বই নম্বর আয়াতের সাথ করছেন ওমা কানালি মুমিনিন أن يقتل مؤمنا إلا خطأ আল্লাহ বলছে মুসলমানের কাজ নয় মুসলমানকে হত্যা করা মুসলমানের কাজ কি নয় মুসলমানকে কি করা হত্যা করা আল্লাহ বলছেন মুসলমান মুসলমানকে শুধুমাত্র হত্যা করতে পারে ভুলে কেমনে ভুলে যেমন আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন ড্রাইভিং করে যাচ্ছেন আপনি অ্যাক্সিডেন্ট করে কোন একজন মানুষ সেখানে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে হতে পারে ঠিক কিনা হতে পারে কিন্তু মানুষ কিন্তু কোনো ড্রাইভার যে শুনে কি কোনো অ্যাক্সিডেন্ট করে কারণ যাকে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে তার সাথে জায়গা জমিনের কোনো শত্রুতা আমি আছে ছিল পূর্বে কোনো পরিচিতি ছিল ছিল না এটা ভুলে হয়ে যায় আল্লাহ বলছে একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করবে কল্পনাই করা যায় না হতে পারে হতা ভুলে আল্লাহ বলেন মোহান কতালা আর যদি বলে কোনো মমিনকে যদি কেউ হত্যা করে ফেলে আল্লাহ বলেন সেই জন্য ওই নিহত মমিনের পরিবর্তে তার কাছে যদি কোন দাস তাকে মমিন ওই মমিন দাসকে এক নম্বর তাকে মুক্ত করে দিতে হবে স্বাধীনতা দিতে হবে আজাদ করে দিতে হবে আওয়াজ দিয়ে বলুন সুহান আল্লাহ আল্লাহ বলছেন বলে যদি কোনো তার কাছে কোন মমিন দাস থাকলে তাকে মুক্ত করে দিতে হবে আল্লাহ রব্বুল আলমী এই আয়াতে মানুষকে মুক্তি দেওয়ার কথা বলেছেন ঠিক কিনা বলেন মানুষকে মুক্তি দেওয়ার ঘোষণা দিচ্ছেন আল্লাহ বলেন এবং রক্ত বিনিময় সমর্পণ করবে তার স্বজনদের নিকট এবং স্বজনদের কাছে ওই ব্যক্তির নিহত ব্যক্তির একটি অধিক একটি রক্তপণ একটা সম্পদের টাকার একটা অ্যামাউন্ট পরিবারকে দিতে হবে এটা সরকার কর্তৃক নির্ধারণ করে দেবে আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ হ্যাঁ। যাতে তার ফ্যামিলি চলতে পারে অনুরূপভাবে আমরা অনেকেই আল্লাহর কসম খাই ঠিক কিনা বলেন কসমকে আমরা কসম রক্ষা করতে পারি না তখন আমরা বলি যে আমার কসম ভেঙে গেছে অনেকে আমাদের কাছে আসেন প্রচুর কসম কাটলে কি করতে হবে আল্লাহ রব্বুল আলমিন সুরাই মাহিদার উনানব্বই নম্বর আয়াতে সাত করছেন যদি তোমরা কসম খাও কসমকে কসম ভেঙে ফেলো তার কাফারা হলো অবাকাফারা তবু আল্লাহ বলছেন কসমের কাফারা হলো তুমি দশজন মিসকিনকে দুবেলা পেট ফুড়ে খাওয়া আওয়াজ দিয়ে বলো সোহান কিভাবে তুমি তোমার পরিবারকে যেভাবে খাবাও মধ্যম প্রকারের খাবার তুমি দুবেলা পেট ফুড়ে খাওয়াবে দশজন মিসকিনকে অথবা তুমি যদি খাওয়াইতে না পারো অথবা তুমি তাদেরকে বস্ত্র দান করবে সতেরো টাকার মতো তাই জামার পাঞ্জাবি দিয়ে তুমি দশজন মেশিনকে তুমি কাপড় দিবা আল্লাহ বলেন যদি তুমি কাপড় দিতে না পারো আও তাহারি রকবা তোমার কাছে যদি কোনো দাস থাকে তুমি ওই কসম ভাঙার জন্য কাফার স্বরূপ তোমার কাছে আছে এমন কোন মুক্ত করে দিতে হবে এখানেও কসমের কাফারার ভিতরে আল্লাহ রব্বুল মানুষকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করছেন এবং আল্লাহ বলছেন তুমি যদি কোন মানুষকে যদি দাসকে যদি তুমি আজাদ করতে না পারো অন্তত তোমাকে তিন তোমাকে তিন দিন রোজা রাখতে হবে কয়দিন তিন দিন এভাবে আল্লাহ রাবুল আলমী কোরআনের ভিতরে স্বাধীনতার কথা বলেছেন কিসের কথা তাহলে স্বাধীনতার মূল উত্তর আমরা কোরআন থেকে খুঁজে পেয়েছি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে মাজিদে স্বাধীন করার কথা বলছেন মানুষকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য বলছেন কারণ ইসলামের পূর্বে মানুষ এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষ দাস হয়ে থাকত আর দাসী হয়ে থাকত আল্লাহ বলছেন আমার বন্ধাদেরকে আমি মুক্ত করে সৃষ্টি করেছি আমি স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছি তোমরা কেন তাকে দাস বানিয়ে রেখেছ তোমরা তোমাদের দাসকে মুক্তি দাও আল্লাহ কোরআনের আয়াত কারিমার ভিতরে মানুষকে স্বাধীনতা দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহ স্বাধীনতা চায় কি চাই না আমার আল্লাহ কোরআন থেকে স্পষ্ট বলে যায় আল্লাহ স্বাধীনতার পক্ষে না বিপক্ষে আল্লাহ যদি স্বাধীনতার পক্ষে হয় আমরাও স্বাধীনতার পক্ষে আওয়াজ দিয়ে বলুন এভাবে আল্লাহ রব্বুল আলমিন ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন কি স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা আল্লাহ বলছেন যে আমি মানুষকে একটা জ্ঞান দিয়েছি আর মানুষের কাছে আমি হক আর বাতিল সত্য মিথ্যা মানুষের কাছে আমি উপস্থাপন করে দিয়েছি মানুষ তার মেধা দিয়ে স্বাধীনভাবে সেই সত্য গ্রহণ করবে আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ আয়াতে তোমার প্রভু যদি চাই পৃথিবীর সকল মানুষকে মুহমিন বানিয়ে দিতে তাহলে আল্লাহর পক্ষে সম্ভব কিনা কথা বলেন সম্ভব কিনা কারণ এই অন্তরের মালিক কে আল্লাহ অন্তরের ছাড়ি আল্লাহর হাতে আল্লাহ বলেন আমি চাইলে তো সকলকে মুমিন বানাতে পারি কিন্তু আমি সকলকে মুমিন বানাবো না আমি সকলকে একটা জ্ঞান দিব মেধা দিব আর সত্য মিথ্যা তার সামনে আমি রেখে দিব সে জ্ঞান দিয়ে স্বেচ্ছায় সে সত্যটা গ্রহণ করুক আওয়াজ দিয়ে বলুন হে নবী হে রাসুল আপনি কি মানুষকে বাধ্য করবেন যাতে তারা মোমেন হয়ে যায় আপনি বাধ্য করতে পারবেন না কারণ আমি মানুষকে সঠিক ধর্ম গ্রহণ করার স্বাধীনতা আমি আল্লাহ রব্বুল আলমিন সকলকে দান করেছি তাহলে ইসলাম ধর্ম কাউকে বন্দুক দিয়ে মুসলমান বানানো যাবে দরকার কি আপনি কাউকে বন্দুক দিয়ে মুসলমান বানালেন সে তো কিছুক্ষণ পর আবার অস্বীকার করবে ঠিক কিনা আল্লাহ বলছেন সে বুঝে শুনে আমি তাকে স্বাধীনতা দিয়েছি